নমস্কার বন্ধুরা সুইট কিচেন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকের রেসিপি গাজরের হালুয়া যদি আপনাদের এই চ্যানেলটিকে ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন তবে চলুন বন্ধু বানিয়ে নিয়ে যাক গাজরের হালুয়া হালুয়ার জন্য গাজর নিয়েছি প্রায় পাঁচশো গ্রাম মতন আমি সেই গাজরটাকে কুড়ে নিচ্ছি এইভাবে গাজরটা কুড়ে নিচ্ছি হালুয়ার জন্য আপনারা যদি মনে করেন যে বেশি বানাবো বেশি বানাতে পারেন কিন্তু আমি পাঁচশো গ্রাম মতো গাজর নিয়েছি গাজরটিকে ভালো করে ধুয়ে গাজরটিকে কুড়ে নিচ্ছি বন্ধুরা আপনারা ভিডিওটি দেখবেন গাজরের হালুয়া বানানো এইভাবে গাজরটিকে পুড়িয়ে নিচ্ছি প্রায় হয়ে এসেছে আর এই লাস্ট একটাই বেঁচেছে শীতের সময় যে কোনো মিষ্টি জিনিস বা হালুয়া টাইপ জিনিসগুলো খেতে ভালো লাগে এবং বানিয়ে রাখলে অনেকদিন থেকেও যায় আর গাজরের হালুয়া অনেক দিনই থেকে যায় তাই আজকে আমি বানাচ্ছি গাজরের হালুয়া গাজরের হালুয়ার জন্য যে সামগ্রী জিনিসগুলো প্রয়োজন আমি নিয়ে নিছি সেইগুলো সেইগুলো প্রথমে গাজরের হালুয়াতে লাগবে ঘি দেশি ঘি আমি এটা নিয়ে নিছি দেশি ঘি তারপর নিয়েছি কাজু বাদাম কাজু বাদামগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এটা মালাই ক্রিম দুধ আছে এটা গরম করে ঠান্ডা করে নিয়েছি এতে আছে কিশমিশ আমি ধুয়ে নিয়েছি কিশমিশটা এটা আছে বাদাম টুকরো টুকরো করে কেটে নিয়েছি গার্নিশ করার জন্যে এটাও কাজু বাদাম আমি এটা আর্ধেক করে আলাদা রেখেছি এটা চিনি আমি দিয়ে দেবো পরিমাণ মতো যতটা লাগবে এটা আছে পেস্তা ড্রাই ফ্রুট যত দেবেন তত টেস্টি ভালো হবে গাজরের আর এই দুধটা আছে এটা দুধ আমি একটু ঘন গাঢ় করে জাল দিয়ে নিয়েছি কারণ এই দুধটা দিলে টেস্টি হবে আমি বানাচ্ছি গাজর হালুয়া বন্ধুরা আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা গাজর হালুয়া কেমন লাগবে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আপনারা দেখুন গাজরের হালুয়া বন্ধুরা আমি বানাচ্ছি হয়ে গেছে এবার আমি বানাচ্ছি গাজরের হালুয়া গাজরের হালুয়া বানাতে আমি কড়াইটা গরম হতে দিয়েছি এবার আমি তাতে দিয়ে দেব দেশি ঘি ঘিটা কম বেশি করা যায় বেশি হয়ে গেলে অবশ্য কোনো অসুবিধা হয় না এখন শীতের সময় তো ঘিটা জমে গেছে তেলটা গরম হয়ে গেলে পরে পাতলা হয়ে যাবে আমি দিয়ে দিলাম ঘিটা আমার গরম হয়ে গেছে ঘিটা গলে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি গাজর কোড়ানোগুলো গাজর পোড়ানোগুলো আমি ঘিয়েতে অল্প ভেজে নেব গাজরটা আমি নিয়েছিলাম পাঁচশো গ্রাম মতো বন্ধুরা আমি গাজরটা এখন ছেঁকে নিচ্ছি গ্যাসটা আমি একটু বাড়িয়ে দিলাম এবার আস্তে আস্তে আমি গাজরটাকে নাড়িয়ে নেব গাজরের হালুয়া বানাতে একটু সময় লেগে যায় কিন্তু অনেক টেস্টি হয় আপনারা শুরু থেকে শেষ অব্দি ভিডিওটি দেখতে থাকুন এবং যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট বক্সেও জানিয়ে দেবেন এই কাজটা আমি সেটে নিচ্ছি আর এই জিনিস হালুয়া এইসব করতে গেলে পরে ঘিয়ের পরিমাণটা একটু বেশি হলে কোনো অসুবিধা হয় না আর ঘিয়ে বানানো বলে সুস্বাদু হয় গাজরটাকে নাড়তেই হবে নয়তো লেগে যেতে পারে এটাতে এইভাবে সেদ্ধও হয়ে যাবে এবং গাজরের যে জলটা থাকে সেটাও শুকিয়ে যাবে একটু নাড়িয়ে দিচ্ছি আমি গাজরটাকে ভেজে ভেজে নিয়েছি এবং গাজরের যে জলটা ছিল সে জলটা শুকিয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেব দুধ এবার আমি ওতে দিয়ে দিচ্ছি যে দুধটাকে একটু বেশি জাল দিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো একটু পরিমাণ মতো যদি লাগে পরে আমি কিছুটা দিয়ে দেবো দেখতে থাকুন বন্ধু গাজরের হালুয়া এরপর আমি দিয়ে দিচ্ছি পেস্তা ড্রাই ফ্রুট গ্যাসটা একটু কমিয়ে দেবো আরও দিয়ে দিচ্ছি আমি যে বাদামটাকে কুচিয়ে নিয়েছিলাম সে বাদাম কুচোনো এবার দিচ্ছি যে কিশমিশটাকে ধুয়ে রেখেছিলাম কিশমিশ তারপরে দিয়ে দিচ্ছি যে কাজুগুলো টুকরো টুকরো নিয়েছিলাম সেই কাজুগুলো ড্রাই ফ্রুট তো এমনি খেতেও ভালো লাগে বেশি হয়ে গেলে কোনো অসুবিধা নেই আপনি কম বেশি করতে পারেন এগুলো আমি মিশিয়ে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আমি খুব বেশি মিষ্টি করব না হালকা মিষ্টির ওপরে করবো কারণ অনেকেই মিষ্টি খেতে পছন্দ করে না সময় লাগবে শুকোতে কেন এতটা গাঢ় থাকবে না এটা একটু শুকনো শুকনো হবে মিনিট চার পাঁচেকের মতো এটাকে শুকিয়ে নেব আপনারা দেখতে থাকুন ভিডিওটি এটা চার পাঁচ মিনিট মতো শুকিয়ে নেব তাহলে গাঢ় হয়ে যাবে এতটা নরম থাকবে না দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি হালুয়া আপনারা ঘরে টেস্ট করবেন যে কোনো সময় যে কোনো অনুষ্ঠানে বা এমনি ঘরে বানিয়ে খেতে পারবেন ভালো লাগবে আপনারা গাজরের হালুয়া দেখতে থাকুন আমার ভিডিওটি প্রায় শেষ হতে চলেছে রান্নাটি আমার কমপ্লিট হয়ে গেছে গাজরের হালুয়া আমি এইভাবে প্লেটে উঠিয়ে নিচ্ছি কেমন লাগছে বন্ধুরা গাজর হালুয়া কমপ্লিট হয়ে গেছে আমার গাজরের হালুয়া